but but this is not the key end কারণ কি স্টার্টিং মাসুদের মাসুদের কথা ছিল মাসুদ বাজেট দেবে মাসুদ বাজেট দিতে পারে নাই মাসুদ যেটা দিয়েছে মিনিমাম কমিটমেন্টটা রেখেছে বাট এইবার যদি কোনো বাজেট দেয় you will get a suit piece from me এইবার যেই দিবে আসো সামনে আসো সামনে আসো Done. Thank you, sir. Thank you, sir. Okay. Another present task. সেটা হচ্ছে এমপ্লয় অফ দ্য মান্থ এটা সবাই জানো কে <laughs> এবং সবচেয়ে মজার হলো কি এবার মোর দেন ফর্টি পার্সেন্ট হয়তো forty five percent people has nominated Tahmid আমি জানি না কি কারিশমা আছে তাহমিদের গ্রেট <laughs> হ্যাঁ। Job Sorry, three years is not a very short time. We have a very short campus to draw a very big picture. So three years we must consider it's a very reasonable time. Okay, it's my pleasure. Would you? And this certificate is from our chairman. Fire fighter হয়ে গেছে আতিকুর রহমান প্রতীক হয়ে বীর বিক্রম আতিকুর রহমান বীর বিক্রম সবাই আমাকে হ্যাঁ? জামান তো নাই আছে হ্যাঁ, হ্যাঁ। শাহিনুর লোক আছে কেউ আবু সোহেল মোহাম্মদ টিপু Deputy. Yeah. So my, my doctorate মায়ের কথা বলছেন তোমারটা ফরাদ কই ফরাদ আপনাকে সামনে আসতে বলেন পরে সামনে আসেন না দেখি ভার্চুয়ালি রিসিভ করেন পরকে দেখি আমরা মিস করলো আর কে আছে শালম ওকে তাহলে আমরা এটা পাঠিয়ে দেবো চিটা আগে ইফতারির দিন হ্যান্ড ওভার করে দিও ঠিক আছে থ্যাংক ইউ